ওই পাগলা শোন হ্যাঁ। শোন একটা ডায়লগ বল ও রিয়া তুমি আমার সঙ্গে ভালোবাসা ছড়ানো করে অন্যজনকে করেছো বিয়ে না না না আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না এর শাস্তি তোমাকে পেতেই হবে হা হা হা হা হা এ পাগলা একটা গান বল তোরা গান শুনবে গান আমি হয়েছি অজ্ঞান রিয়া করেছে আমার সঙ্গে অভিমান তাও রিয়ার কত সম্মান তুমি আমায় ছেড়ে চলে গেলে একটা বাংলা গানে নেচি দেখা না আমার খুব খিদে লেগেছে আমি এখন নাচতে পারবো না কটা খাবার দাও তাহলে নেচে দেখাচ্ছি আগে নেচি দেখা তারপর খাবার দেবো একটা হিন্দি গাছের নিচে দেখা না না আমি আর নাচতে পারবো না আমার খুব খিদে লেগেছে এই গানটা নিচে দেখা তারপরে খাবার দেবো না না না আগে আমাকে খাবার দাও আমি চলে গেলাম তোর পেন খুলে এই শালার ছেলে বলছে কি না আমার প্রেমিকা মরে গেছে হ্যাঁ দেখি তোর ওই দেখ নাজবুলকে মেরে ফেললো মার চ চ চ মার গিয়া ওই নাজবুল মেরে ফেললো নাজবুলকে ধর শালা পাগলাকে মার পাগলাকে মার মার শালা মার মার বোকা মার মার শালা মার মার মারিস না পাগলাকে মরে যাবে থাম থাম থাম পাগলাকে আর মারিস না চল সবাই চল চল